কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তেরোশো পঁচাশি রাখাইন নববর্ষ বরণ চলছে তিন দিনব্যাপী রাখাইনদের মহাসাংগ্রিং পোয়ে বা জলকেলি উৎসব রাখাইন জনগোষ্ঠী একে অপরকে পানি নিক্ষেপ করে এ খেলায় মেতে ওঠে পুরাতন বছরের সকল পাপ ক্লান্তি আর অসঙ্গতি মুছে ধুয়ে নতুন বছরকে বরণ করতে তাদের এই আয়োজন গতকাল বিকেলে শহরের টেকপাড়া অছিমংপাড়া মণ্ডপে আয়োজিত উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় তিনি বলেন পৃথিবীর সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনায় এবং নব উদ্যমে সামনের দিকে চলার ব্রত নিয়ে বাঙালিরা নববর্ষ বরণ করে ঠিক একই কারণে রাখাইন সম্প্রদায়ও তাদের বর্ষবরণ উৎসব করে থাকে এতে দেশের কল্যাণে সবাই যে ঐক্যবদ্ধ তা প্রকাশ পায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেন লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়